দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ভারতের রাজস্থান উত্তরপ্রদেশে বজ্রপাতে ষাট জনের মৃত্যু এরপরে জানিয়ে দিব তেল আবিবে দূতাবাস খুলছে আমিরাত আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা অশুভ পরিকল্পনা বলছে উত্তর কোরিয়া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 ভারতের রাজস্থান উত্তরপ্রদেশে বজ্রপাতে ষাট জনের মৃত্যু ভারতের রাজস্থান এবং উত্তরপ্রদেশে বজ্রপাতে প্রায় ষাট জনের মৃত্যু হয়েছে এর মধ্যে রাজস্থানে বিশ জন এবং উত্তরপ্রদেশে প্রায় চল্লিশ জন প্রাণ হারিয়েছেন রাজস্থানের রাজধানী জয়পুর এবং রাজ্যের আরও বেশ কয়েকটি স্থানে বজ্রপাতের ঘটনায় বিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে জয়পুরের কাছাকাছি অবস্থিত দাদা শতাব্দীর আমির প্রসাদের কাছে বজ্রপাতের ঘটনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে অপরদিকে রোববার উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে নারী ও শিশু সহ প্রায় চল্লিশ জন প্রাণ হারিয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে প্রয়াগরাজ জেলায় সেখানে চোদ্দ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হতাহতদের পরিবার প্রতি পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চোদ্দ জন কানপুর ও ফতেহপুরের পাঁচজন করে এবং কৌশম্বী জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে অপরদিকে ফিরোজাবাদ উন্নাও রায় বারেলিতে দুজন করে মারা গেছে এছাড়া হরদই ঝানসিতে বজ্রপাতে একজন করে মারা গেছে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে জয়পুরের আমির প্রসাদের কাছে বৃষ্টির সময় একটি ওয়াশ টাওয়ারে উঠে বেশ কয়েকজন সেলফি তুলছিলেন সে সময় হঠাৎ করেই বজ্রপাত আঘাত আনে এতে হতাহতের ঘটনা ঘটে ওই প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশ টাওয়ারের ওপর ডজন খানেক মানুষ সেলফি তোলায় ব্যস্ত ছিলেন তখনই বজ্রপাতের ঘটনা ঘটে তবে বজ্রপাতের সময় আতঙ্কে ওয়াশ টাওয়ার থেকে লাফিয়ে পড়ার কারণে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ঘটনাস্থলে সাতাশ জন ছিলেন এদিকে নিহতদের পরিবার প্রতি পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেইলট এদিকে আমির প্রসাদ ছাড়াও রোববার রাজস্থানের আরও কয়েকটি স্থানে বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বারান এবং জালওয়ারের একজন করে কোঠায় চারজন এবং ধোলপুর জেলায় তিনজনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে সাতজনই শিশু বজ্রপাতের ঘটনায় মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় মোদী বলেন রাজস্থানের বিভিন্ন স্থান বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন তাদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এদিকে তেল আবিবে দূতাবাস খুলছে আমিরাত মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলে দূতাবাস খুলছে মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে দূতাবাসটির উদ্বোধন করা হবে এদিন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হ্যারজাকের উপস্থিতিতে তেল আবিবে এই দূতাবাসের কার্যক্রম শুরু হবে আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা অনুষ্ঠান পরিচালনা করবেন দায়িত্ব প্রাপ্তির পর গত এক মার্চ থেকে ইসরায়েলে অবস্থান করেছে তিনি এর আগে গেল উনত্রিশ ও তিরিশে জুন সংযুক্ত আরব আমিরাতে প্রথম আনুষ্ঠানিক সফরে যান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাফিদ সফরে তিনি আমিরাতের রাজধানী আবুধাবিতে ইসরায়েলের দূতাবাস ও বৃহত্তম শহর দুবাইয়ে কনসুলেটের উদ্বোধন করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বছরের আগস্টে পারস্য উপসাগরীয় দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সাথে স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক স্থাপন করতে সম্মতি জানায় গত বছরের পনেরোই সেপ্টেম্বরের তারিখে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সাথে কথিত ইব্রাহিমী চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিকরণ ও বাণিজ্য প্রযুক্তি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তার চুক্তিবদ্ধ হয় চুক্তির অংশ হিসেবে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলে তাদের কূটনৈতিক মিশন প্রতিষ্ঠা করেছে ইসরায়েলের দখলদারিত্বের শিকার ফিলিস্তিনি আরবরা এই চুক্তিতে তাদের পিঠে ছুরিকাঘাতের সাথে তুলনা করেছেন সূত্র আই টোয়েন্টি ফোর নিউজ যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা অশুভ পরিকল্পনা বলছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তাকে অশুভ রাজনৈতিক পরিকল্পনা বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া একই সঙ্গে এটাও বলেছে যে অন্য দেশগুলোর ওপর চাপ প্রয়োগ বজায় রাখতেই তাদের এসব সহায়তা খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও চ্যানেল নিউজ এশিয়া প্রতিবেদনে বলা হয় দক্ষিণ কোরিয়ার মতো মার্কিন মিত্ররা কোভিড নাইন্টিন ভ্যাকসিন বা অন্যান্য সহায়তার প্রচার বাড়িয়ে তুলতে পারে এমন পরামর্শের পরে এসব কথা বলেছেন উত্তর কোরিয়ার আন্তর্জাতিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত এক্সচেঞ্জ প্রচারের জন্য মন্ত্রণালয় অনুমোদিত সমিতির সিনিয়র গবেষক কং হায়ঞ্চল এর আগে রবিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সরকারি ওয়েবসাইটে মার্কিন সহায়তার সমালোচনা প্রকাশ করেছে এটি একটি সুস্পষ্ট ইঙ্গিত যা সরকারের চিন্তা ভাবনাকে প্রতিফলিত করে বিশ্বজুড়ে উদাহরণের একটি সিরিজ তালিকাভুক্ত করেছেন কং হায়ন চল তিনি বলেন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির লক্ষ্য বা মানবাধিকার ইস্যুতে চাপের সঙ্গে সহায়তার সংযোগ স্থাপনের একটি অনুশীলনকে হাইলাইট করে এটি সুস্পষ্টভাবে প্রকাশ করে যে মানবিক সহায়তাকে মানবাধিকার ইস্যুর সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্তর্নিহিত উদ্দেশ্য হল সার্বভৌম রাষ্ট্রগুলোর ওপর তাদের চাপকে বৈধতা দেওয়া এবং অশুভ রাজনৈতিক পরিকল্পনা অর্জন করা যোগ করেন এই গবেষক দুইশো একাত্তর তালেবানকে হত্যার দাবি আফগান সরকারের হাতছাড়া হলো নতুন এলাকা আফগানিস্তানের গতরাতে সংঘর্ষে দুইশো একাত্তর জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে নানগারহার ওয়ারদাক খোস্ত গান্দাহার ফারাহ হেরাত বাগদিস সারপুল জুজান নিমোরস হেলমান্দ বাদাকশান কুন্দুজ তাখার ও কাপাসিয়া প্রদেশে বিমান ও স্থল অভিযানে দুইশো একাত্তর জন তালেবান সদস্য নিহত ও একশো বাষট্টি জন আহত হয়েছেন এদিকে গতরাতে গজনী প্রদেশের প্রধান শহরের অদূরবর্তী একটি এলাকা তালেবান দখলে নিয়েছে বলে আফগান নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে গজনী শহরেও তারা হামলা চালাচ্ছে তবে আফগান সরকার আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এছাড়া আজ সকালে পাকতিয়া প্রদেশের প্রধান শহরে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে এক পুলিশ পুলিশ প্রাণ হারিয়েছে আফগানিস্তানে আলোচনা প্রক্রিয়া থমকে যাবার পাশাপাশি মার্কিন সেনা প্রত্যাহার চূড়ান্ত পর্যায়ে পৌঁছার একই সময় তালেবান গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে এবং নতুন এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এরই মধ্যে তারা আফগানিস্তানের একটা বড় অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে সূত্র ফার্স্ট স্টোরে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত ইয়ামেনিরা লড়াই চালিয়ে যাবে বলছে ইরানি রাষ্ট্রদূত ইয়ামেনের সানায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হাসান ইরলু বলেছেন আগ্রাসী সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত প্রতিরোধগামী ইয়ামিনি যোদ্ধারা তাদের লড়াই চালিয়ে যাবে রাষ্ট্রদূত হাসান ইরলু তার টুইটার বার্তা ইয়ামেনের বিরুদ্ধে যুদ্ধ নয় হ্যাশট্যাগ দিয়ে ইয়ামেনিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বর্বরচিত সামরিক আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন তিনি বলেন সৌদি আরব গত দুই দিন ধরে ইয়ামিনী নারী শিশু এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে বর্বরচিত বোমা হামলা চালিয়ে আসছে কিন্তু আগ্রাসীদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত মজলুম ইয়ামিনী জাতি এবং সাহসী প্রতিরোধগামী যোদ্ধারা তাদের লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ দুই সালের মার্চ মাস থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসন এখনো চলছে এতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং ইউরোপ ও আমেরিকা ইয়ামিনী ও আগ্রাসনের জন্য আমেরিকাকেও দায়ী বলে মনে করে সূত্রপাঠ স্পোর্টস টুডে বন্ধুরা জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ করোনা কেড়ে নিল আরো দুইশো প্রাণ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে গত চব্বিশ ঘন্টায় এ ভাইরাস সারা দেশে আরো দুইশো জনের প্রাণ কেড়ে নিয়েছে এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ষোলো হাজার ছয়শো উনচল্লিশ জনে দাঁড়িয়েছে চব্বিশ ঘন্টায় মৃত দুইশো জনের মধ্যে পুরুষ একশো জন ও নারী আটাত্তর জন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একশো জন বেসরকারি হাসপাতালে চল্লিশ জন এবং বাসায় ১৩ জন মারা যান এ সময় করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও তেরো হাজার সাতশত আটাত্তর জন যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো দশ লাখ চৌত্রিশ হাজার নয়শত সাতান্ন জন সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় সারা দেশে সরকারি ও বেসরকারি ছয়শ সাতাশটি ল্যাবরেটরিতে ছয়চল্লিশ হাজার পঁয়তাল্লিশটি নমুনা সংগ্রহ ও চুয়াল্লিশ হাজার সাতষট্টিটি নমুনা পরীক্ষা করা হয় এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো সত্তর লাখ পনেরো পনেরো হাজার দুইশো চৌত্রিশটি গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার একত্রিশ দশমিক চব্বিশ শতাংশ গত বছরের আট মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার চোদ্দ দশমিক শূন্য পঁচাত্তর শতাংশ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন সাত হাজার বিশ জন এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা আট লাখ একাশি হাজার পাঁচশত একুশ জন চব্বিশ ঘন্টায় সুস্থতার হার পঁচাশি দশমিক সতেরো শতাংশ গত চব্বিশ ঘন্টায় করোনায় মৃত দুইশো বিশ জনের মধ্যে বয়সের হিসাব দশর্ধে একজন বিশর্ধে নয় জন ত্রিশর্ধে সতেরো জন চল্লিশর্ধে ছাব্বিশ জন পঞ্চাশর্ধ ছয়চল্লিশ জন এবং ষাটর্ধ একশো একুশ জন রয়েছেন বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে ঢাকা বিভাগে চৌষট্টি জন চট্টগ্রামে সাঁত্রিশ জন রাজশাহীতে তেইশ জন খুলনায় পঞ্চান্ন জন বরিশালে চার জন সিলেটে ছয় জন রংপুরে আঠারো জন এবং ময়মনসিংহ বিভাগে তেরো জনের মৃত্যু হয় গত বছরের আটই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় এবং এর দশ দিন পর আঠারোই মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়